বাসায় একের পরে ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়ে আমি বেকার আপনার হাতে হাত রেখে বলেছিলাম আপনি প্রতিষ্ঠিত হতে যদি আরও এক যুগ সময় লাগে আমি অপেক্ষা করব তা অন্য কারোর সাথে ঘর বাঁধব না অথচ আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো সংকেত ছাড়াই বলে দিলেন আমাকে আপনার বাসায় মেনে নিবে না অতঃপর আমার স্থান হলো ব্লক লিস্টে